ব্যবহার সবচেয়ে বেশি শরীরের এবং ইউনিক জেল জয়েন্ট মানে একদিকই মুভমেন্ট হয় হাঁটু শুধু এবং এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি জয়েন্ট যে হাঁটু নিচে দুইটা উপরে এবং নিচে দুইটা বোনস সামনে পেটেলা থাকে আমরা হাঁটতে চলাফেরা দৌড় ঝাঁপ যা করতে হয় তখন এই হাঁটুর ব্যবহারটা সবচেয়ে বেশি এবং হাঁটু এমন একটা জয়েন্ট যেটাতে আপনার যে কোনো আর্থ্রাইটিস খুব সহজেই ডেভেলপ করে এবং খুব তাড়াতাড়ি ডেভেলপ করে যে কোনো পোস্ট্রমাটিক আঘাত পেলে হোক ইভেন কি অবেসিটি কারো যদি অতিরিক্ত ওজন থাকে তখন দেখা যায় সব সবার আগে হাঁটুর উপরে প্রেশারটা আসে এবং হাঁটুতে সামনে পেটেলা থাকে আর্থ্রাইটিস ডেভেলপ করে আমরা হাঁটুর কমন যে সমস্যাগুলো পাই স্পেশালি সেটা হচ্ছে হাঁটুতে ক্ষয় রোগ যেটা হাঁটু কাটিলে ইরোশন হতে পারে ক্ষয় হয়ে যেতে পারে হাঁটু অনেক সময় বেঁকে যেতে পারে অতিরিক্ত পেইন হাঁটু ফুলে যেতে পারে এগুলো কমন আমরা প্রায় এই রুগীগুলো পাই কিন্তু আমার কাছে আসলে ডিপিআরসিতে সবচেয়ে বেশি যে রুগীগুলো আসে যে যখন হাঁটু অপারেশন পর্যায়ে চলে যাবে বা ডাক্তার সাহরা রুগীকে বলেছে যে আপনাকে অপারেশন করতে হবে মাস্ট এবং ঘুরতে শেষে আজকে এখানে কালকে ওখানে এই জাতীয় রুগী আমাদের কাছে বেশি আসে যে কিভাবে অপারেশন অ্যাভয়েড করা যায় এই জন্য তো আসলে আমি যেটা বলবো এই অপারেশন স্টেজে গিয়ে যাওয়ার পরে রুগী যখন বোধগম্য হয় যে তার এটা অপারেশন করতে হবে তখন সে অপারেশনবিহীন চিকিৎসা খোঁজে কিন্তু সেটা আগে চিকিৎসাটা খোঁজাই ভালো এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে আসলে ওই স্টেজ পর্যন্ত যেতে দেব কেন আমরা এক্স্যাক্টলি এই জন্য আমাদের সচেতনতা দরকার অনেকে হাঁটু চিন্তা করে আর বয়স হয়েছে একটু ক্যালসিয়ামের সমস্যা হ্যাঁ প্রায় আমাদের এটা এটা একটা সামাজিকভাবে আমাদের দেশে প্রচলিত জি একটু ব্যথা বেদনা হলে তোমার ক্যালসিয়াম সমস্যা একটু ক্যালসিয়াম খায় নাও খায় নিলে ভালো হয়ে যাবে এবং আসলে পেইন স্পেশালি হাঁটুর পেইনগুলো কিন্তু বারে কমে বারে কমে ধরেন পনেরো দিন ভালো থাকলো পনেরো দিন পর আবার পেইন আসতে পারে আচ্ছা। আবার সাত আট দিন একটু পেইন হলো দেন আবার কমে যেত নিয়ে কনসার্স হয় না বা অত একটা মানে সিরিয়াসলি নিয়ে যে চিকিৎসা করবে এটা করে না কিন্তু এরকম এই এইভাবে চলতে চলতে এক পর্যায়ে যখন দেখা যায় কয়েক বছর চলে যায় তখন দেখা যায় যে সে এখন আর নিচে বসতে পারে না হাঁটতে পারে না এখন শুয়ে থাকলো ব্যথা শুয়ে থাকলে এই ডান কাত থেকে বাম কাত হতে গেলে হাঁটুতে হালকা মুভমেন্ট হলেই সে চিৎকার করে ব্যথা হয় জীবনযাপনে একেবারে অসহ্য হয়ে যায় হাঁটা চলাফেরা টোটালি বন্ধ হয়ে যায় অনেক সময় হাঁটু ফুলে যেতে পারে তখনই সে ডাক্তারদের শরণাপন্ন হয় এবং ডাক্তার সাহেব দেখে যে এ তো ডিগ্রি মানে আমরা বলি গ্রেড হাঁটুর আর্থ্রাইটিস বা change grade one two three four five এরকম তো ফাইভ ডিগ্রি গ্রেড নিয়ে আসে ডাক্তারের কাছে হাজির তখন ডাক্তার সাহেব বলে আপনার আর অপারেশন ছাড়া আর কোনো রাস্তা খোলা থাকে না বা বলে দেয় তখন রুগী আবার আরও কীভাবে এটারে মানে মিনিমাইজ করা যায় তখন কনজারভেটিভ চিকিৎসা করা যায় তো এই জন্য হাঁটুর সমস্যা নিয়ে অবহেলা না করে আমরা যদি শুরুতে মানে আমরা অন্তত অ্যাসেসমেন্ট দরকার মানে প্রাইমারি অ্যাসেসমেন্ট যদি হয়ে যায় একটা রুগীর তাহলে কিন্তু এই অপারেশন পর্যায়ে যেতে হবে না ইনশাল্লাহ এবং কারণ আমরা তখন ট্রিটমেন্ট দিব তাকে সাবধান করব নিয়ম শৃঙ্খলা এক্সারসাইজ এগুলো আমরা দিব বা তার যে কোর মরবিডিটিস আছে কিনা বা কোন কোন ফ্যাক্টর দায়ী এই সমস্যার জন্য সেগুলোকে আমরা ট্রিটমেন্ট করার চেষ্টা করব। এখন আরেকটা মজার বিষয় যেমন অনেক সময় একটা রুগী একটা হাঁটু সমস্যা নিয়ে আসছে আমাদের কাছে ডাক্তার সাহেব অন্য সার্জন বলেছে আপনাকে অপারেশন করতে হবে নি রিপ্লেস করতে হবে সে ওটা নিয়ে ব্যস্ত কিন্তু তার যে আরেকটা হাঁটুর কি সমস্যা এটা সে তখনও সে ওটা নিয়ে কোনো অরিড না তো আমরা তখন দেখি দুইটা বাই আমরা যদি আবার দুইটা এসেস করি এক্স রে বা অন্যান্য টেস্ট করে দেখি দেখা যায় যে ওটাও হচ্ছে অলরেডি ওটাও হচ্ছে তখন রুগীকে আমরা সাবধান করি যে আপনাকে আপনি এখন একটার অপারেশন নিয়ে ব্যস্ত আর একটাও কিন্তু খারাপের দিকে যাচ্ছে সো আচ্ছা। ওটা যেন এখন থেকে না হয় সেটা ট্রিটমেন্ট আপনাকে কন্টিনিউ করতে হবে এটাও আসলে খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন সবার জন্য যে একটা হাঁটুনেই হয়তো সে অস্থির কিন্তু আর যে খারাপের দিকে যাচ্ছে সেটা কিন্তু সে খেয়াল করছে না হ্যাঁ এটা এটা একেবারে কমন মানে আমি বাংলাদেশের রোগীদের এই টেন্ডেন্সি দেখছি তো এই জন্য আসলে অ্যাসেসমেন্ট খুব ইম্পর্টেন্ট এবং স্ক্রিনিং ইয়ারলি স্ক্রিনিং ইয়ারলি প্রতি বছর যদি আমরা হাড় ও জোড়াগুলা স্ক্রিন করি স্ক্রিনিং করে দেখি একজন বাদ ব্যথা ডাক্তারকে দেখিয়ে মাসেলগুলা টেস্ট করে দেখি বা কোনো ডিসঅর্ডার বা কোনো ডিজিজ প্রসেস অনগোয়িং হচ্ছে কিনা মানে শুরু হয়েছে কিনা এগুলো যদি অ্যাসেস করা যায় তাহলে মোটামুটি রুগীদের এই যে অপারেশন পর্যন্ত তো যেতে হবে না কারণ রোগ বালা মুসিবত বা অসুস্থতা এটা আসবে এটা আসবে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস অনেক সময় ভালো হয়ে গেলে আবারও হতে পারে আবারও হতে পারে সকল রোগী একটা রোগ ভালো হয়ে গিয়ে সেটা কিন্তু আবার হতে পারে আবারও হতে পারে আবারও হতে পারে সো এটা একটা কন্টিনিউয়াস প্রসেস কিন্তু আমরা যদি ইয়ারলি হোক আপনার একটার অপারেশন ছয় মাসে একবার স্ক্রিনিং করি টেস্ট করি বা দেখি যে কোনো সমস্যা হচ্ছে কিনা তাহলে কিন্তু এই যে নন কমিউনিকেবল রোগ কিন্তু অনেকাংশে কমিয়ে ফেলা যায় এবং সারা জীবন যতদিন হায়াত দিয়ে আল্লাহাক দিয়েছেন ততদিন সে সুস্থ থাকতে পারবে আর আমরা তো সবাই জানি যে পেঙ্গুইনের কিন্তু হাঁটু নাই সেই জন্য কিন্তু সে মানে হেলে দুলে হাঁটে এরকম একটা ব্যাপার আমরা মানুষ কিন্তু হাঁটুকে ভর করেই আসলে আমরা দাঁড়িয়ে থাকি আমাদের ওজনটা হাঁটু বিয়ার করে আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট সেটাও কিন্তু ওজন বিয়ার করে ওজনের সাথে হাঁটু ব্যথার সম্পর্ক বা যারা ওবেস ওবেস পারসন তাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে আসলে হাঁটুর সমস্যা বা হাঁটু ব্যথা বলেন বা হাঁটুর ক্ষয় বা হাঁটু নষ্ট হয়ে যাওয়ার জন্য যে কতগুলো কারণ আছে তার মধ্যে অবেসিটি ওয়ান অফ দ্য কারণ মানে অবেসিটি থেকেও হাঁটু নষ্ট হয়ে যেতে পারে বা হাঁটু ক্ষয় হয়ে যেতে পারে এর মূল কারণটা হচ্ছে মানুষের শরীরের ওজন হাঁটুর উপর দিয়ে ক্যারি হয় আমরা ওবেসিটি এবং হাঁটু ব্যথার যে একটা রিলেশন রয়েছে এই ব্যাপারটি নিয়ে আমরা কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ জি বলুন আমরা শুনতে হ্যাঁ। পাচ্ছি স্যার আমি দেলার হোসেন বলছিলাম ঠিক আছে বিরামপুর থেকে সামনের সপ্তাহে আপনার কাছে ফোন দিয়েছিলাম কোনো আমি কনফিউজ হওয়ার কারণে আমি ঠিক মতো আমার সাথে আমি কথা বলতে পারিনি সমস্যা বলতে পারিনি ঠিক আছে আচ্ছা, আচ্ছা। আমি এক্স রে কাগজ দেখছি তো আমার হলো L three L four L five আর এস ওয়ান এস ওয়ান যে হাতটা যেটা আছে ডান সাইডে যেটা এটা ফাটা আছে স্যার ঠিক আছে আর প্রথম পায়খানা ধরে রাখতে পারিনি না আমি ওই ক্যাটার লাগে আমি প্রথম করি ঠিক আছে আর চলাচল আমি করতে পারি না একদম মানে বিছানা কথা পড়া আছে মানে সাপোর্ট দিয়ে আমি একা একা বসে থাকে গোসল করি বা ব্যায়াম ট্যাম করে বসে থাকে ঠিক আছে আমি একাই আপনি কি কোনো আঘাত পেয়েছিলেন অ্যাক্সিডেন্ট হয়েছে হ্যাঁ মানে পেঁয়াজের বস্তা নিয়ে যাচ্ছিলাম ঠিক আছে মানে পা স্লিপ করে বস্তা নিয়ে আগে বসে গেছিলাম মানে পেঁয়াজের বস্তা ছিল ষাট কিলো বস্তা ছিল আচ্ছা এখন কি ডাক্তার সাহেব অপারেশন করেছে না করে নাই করতে বলেছে না না অপারেশন করেনি তবে যেটা আঘাত মানে আঘাত পায় যেগুলো মনে করে ঘা হয়েছিল ঠিক আছে ফাড়ে রক্ত বার হয়নি এটা পনেরো বিশ দিন পর লাল হয় ঘা হয় ইয়া হয়ে গেছিল মানে ইনফেকশন হয়ে গেল তখন এর বাইরে ডাক্তার নিয়ে আসছে এগুলো কাটে কাটে কাটে ড্রেসিং করে করে এগুলো বর্তমানে ঘা ভালো হয়ে গেছে বর্তমানে ঠিক আছে ওই এস ওয়ান মানে ডান সাইডে যেটা সমস্যা যেটা মানে ডান সাইডে পা থেকে হাত পর্যন্ত মানে কোনো শক্তি বল নাই একদম লুজ আর ডান পাড়ে মানে একটু মানে ওই কমের কাজটা ভালো থাকে আর বাম সাইডে যেটা মনে করো পা থেকে হাত পিঠ পর্যন্ত এটা মানে পুরো রক টাইট থাকে এবং এটা হলো সুরা থাকে আর কি আর ডান সাইডে এখন লুজ থাকে লুজ হওয়ার কারণে মানে পা একটু বাঁকা থাকে কমরের কাছে আর কি আচ্ছা কি জানতে মানে চাচ্ছেন এখন কি জানতে চাচ্ছেন আর শরীরটা অবে এটা কি ভালো হবে না এটা জি ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি আপনি শুনতে থাকেন আমাদের প্রোগ্রাম ইনশাল্লাহ ওনার আসলে এক প্রকারের প্যারালাইসিস উনি প্যারালাইসিস পক্ষাঘাতগ্রস্ত ওনার হাত পা নাড়াতে পারে না স্পেশালি পা এবং ওনার ভাষা জি L S one L five S ওয়ানে প্রবলেম তো এখন হতে পারে পিএলআইডি বা কডাইকিউলা সিনড্রোম আমরা প্রায় পাই বা উনি যেহেতু বলছে আঘাত পেয়ে এটা হয়েছে তা থেকে প্যারাপ্লেজিয়া হয়ে যেতে পারে অনেক সময় একজনের কোয়াড্রিপ্লেজিয়া হতে পারে চার হাত পা অবশ্য হয়ে যেতে পারে ক্যাথেটার দেওয়া আছে আসলে এইভাবে রুগী মানে ক্লিয়ার সব আমাদেরকে দেখতে হবে জি ওনার এক্স রে এমআরআই হিস্ট্রি এগুলো সরাসরি দেখে দেন আমাদেরকে একটা সিদ্ধান্তে আসতে হবে এবং এইভাবে ফেলে রেখে কোনো রেজাল্ট আসবে না আসলে ওই যে এটা আসলে একরকম ফেলে রাখা ফেলে রাখার মতো হ্যাঁ অবস্থা তো আমার মনে হয় আপনাকে একজন স্পেশালিস্ট দেখাতে হবে বিশেষজ্ঞ ডাক্তার যারা প্যারালাইসিস বা মেরুদণ্ড বাদ ব্যথা নিয়ে কাজ করেন এই জাতীয় একজন ডাক্তার আপনাকে দেখাতে হবে আপনি না ডাক্তার দেখে বাসা শুয়ে থেকে ভালো হবে কি না এটা বলার কোনো সুযোগ নেই আপনাকে ট্রাই করতে হবে চেষ্টা করতে হবে চিকিৎসার জন্য চিকিৎসকের শরণাপন্ন হতে হবে প্রয়োজনে যদি চিকিৎসক অপারেশন করতে বলে আপনাকে অপারেশন করতে হবে পাশাপাশি আপনাকে রিহ্যাব ফিজিও করতে হবে তো রিহা ফিজিও করার আগে আপনাকে অ্যাসেস করতে হবে যে এটা শুধু রিহা ফিজিওতেই কাজ হবে নাকি আপনাকে অপারেশন আগে করতে হবে তারপরে এটাতে যেতে হবে আর এইভাবে আপনি শুয়ে থাকতে থাকতে তো আপনার ব্যাড সোর হবে কয়দিন পরে মাসেল শুকিয়ে যাবে আস্তে আস্তে আপনার ডিজাব অলরেডি তো আপনার ডিজেবল আরও হ্যান্ডিক্যাপ হয়ে যাবেন ধরেন একেবারে হ্যাঁ হাত পা শক্ত হয়ে যাওয়া তখন আর ওই অপারেশন বা রিহাফিজিও দিয়েও কোনো রেজাল্ট আসবে না আমার মনে হয় আপনি দ্রুত যতদূর সম্ভব একজন বাদ ব্যথা রিহাব ফিজিও বিশেষজ্ঞকে দেখান ইনশাল্লাহ সময় লাগবে কিন্তু আপনি উপকৃত হবেন প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত হলে আগে কিন্তু এরকমটাই ছিল যে পড়ে থাকতো পড়ে থাকতো একদম লাইফটাই একদম দুর্বিষহ হয়ে যেত কিন্তু এখন এত অত্যাধুনিক ট্রিটমেন্ট রয়েছে আসলে এই দর্শকের জন্য এটা ইনফরমেশন যে তিনি কিন্তু এখন সুস্থ হতে পারেন যদি প্রপার ট্রিটমেন্টটা গ্রহণ করেন জি ইনশাআল্লাহ কিন্তু ওই যে আমাদের এখনো সচেতনতার অভাব যেমন উনি এখনো শুয়ে আছেন বা ট্রিটমেন্ট পান না অনেক কারণ থাকতে পারে হয়তো তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি যে সচেতনতার অভাবটাই বেশি আর কি মানে এটা যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট হওয়া যাবে আছে মানে এটা যে ট্রিটমেন্ট আছে এটাও হয়তো বা অনেকে এই কনসার্নটা নাই এখনো যে এরকম হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে আর তো কোনো উপায় নাই এরকম একটা ধারণা অনেকের মধ্যে থেকে থাকে আর আমাদের সমাজে এখনো ধরেন এই সকল রোগীকে এখনো মিসগাইড করে মানুষ এক শ্রেণীর লোক বিভিন্ন ঝাড়ফুকের ব্যবস্থা করে বা মনে করে জিনে ভূতে ধরেছে মানে অপচিকিৎসাগুলা এগুলো এখনো কন্টিনিউ বাংলাদেশে এখনো কন্টিনিউ এবং ঝাড়ফুক তাবিজ তোমার নিয়ে ব্যস্ত থাকে মানে হ্যাঁ আমরা যারা ঢাকায় বসবাস করি তারা হয়তো বা মনে করি যে এটা তো এরকমটা হওয়ার কথা না কিন্তু এখনো কিন্তু প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে এরকমটা হয়েই চলেছে এক্স্যাক্টলি তো যার কারণে ওই যে মানুষ একটা ট্রিটমেন্ট পাওয়ার ক্ষেত্রে সেই নগদ রেজাল্ট চায় হ্যাঁ মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি মিরাকল চায় মিরাকল মানে গায়েব কোনো কিছু যেন চলে আসে তো আসলে একটা জিনিস তো রোগ হতেও রোগের গায়েব হওয়ার মতো কোনো পৃথিবীতে এমন কোনো নজির এখনও তৈরি হয় নাই আপনাকে সাইন্টিফিক ওয়ে ট্রিটমেন্ট দিতে হবে জি ট্রিটমেন্ট যদি সাইন্টিফিক ওয়ে না দেন তাহলে ওই যে গায়েবের আশায় একটা লোক বছরের পর বছর সে বিছনায় পড়ে থাকে ট্রিটমেন্ট পায় না মাসের পর মাস কিন্তু সে এক ঘন্টা বা দুই মিনিটে ভালো হয়ে যেতে চায় কিন্তু ওই দিক দিয়ে তার কিন্তু কয়েক বছর চলে গিয়েছে ওই দিকে কোনো খবর নাই তো এই যে মানে আমরা এই যে মানসিকতা এটা আমাদের চেঞ্জ করতে হবে ট্রিটমেন্ট যদি গায়েবী কোনো সমাধান নাই বা এরকম চিন্তা করেও কোনো লাভ নাই তাকে আসলে যথাযথ চিকিৎসা নিতে হবে এটাই সবচেয়ে বড় কথা এবং খুব আস্তে আস্তে রেজাল্ট আসবে কিন্তু রেজাল্ট আসবে হ্যাঁ রেজাল্ট আসবে আমাদের বাস্তব প্রমাণ আমাদের ডিপিএসসি তে আমরা বহু রোগী পাঁচ চার পাঁচ মাস সময় লেগেছে অনেকের আচ্ছা। ছয় মাস সময় লেগেছে অনেকের তিন চার মাস সময় লেগেছে অনেকে হয়তো ধরেন এইটটি পার্সেন্ট ইম্প্রুভ হয়েছে পাঁচ ছয় মাসে বাট ইম্প্রুভ হওয়া তো অনেক বিশাল ইম্প্রুভমেন্ট আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি নিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে হ্যালো জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন আমি যে ডাক্তার সবুল্লাহর সাথে কথা বলবো এই জন্য ফোন দিছিলাম আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন হ্যালো আমরা সবাই শুনতে পাচ্ছি দর্শক আপনার সমস্যার কথা বলুন টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিয়ে কথা তো আজকে না ভালো বলেন আপনার কথা আমরা শুনতেছি আপনি কথা আপনার সমস্যা বলেন ওই সমস্যা কথা তো আপনারই বললাম না কেবল যে আবার বলেন একটু কষ্ট করে আবার বলেন ও বলতেছি কি যে আমি ওই যে তেরো সালের থেকে আট থেকে আমি ভুগছি বুঝছেন আমি ওই যে অনেক ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে এখন আমার ওষুধই মানে মাঝে কমে থাকে মাঝে এখন আগের থেকে আরো বেড়ে গেছে এখন ঘাড়ে ব্যথা বুঝছেন ঘাড়ে ব্যথা ডাইনা তুসো করতে পারেন না ডাইনাতের উপরে ঘাড়ে ব্যথা তারপর আপনার এই মাজায় ব্যথা তারপরে পাত তালুই ব্যথা পার গোড়ালি ব্যথা বাম বাম্পার আপনি কি করেন বাসা কোথায় হ্যাঁ আমার বাসা যশোরে নড়াইলে নড়াইলে আপনি কি করেন বয়স কত আমি আমার বয়স হচ্ছে বিয়াল্লিশ হ্যাঁ আপনার পেশা কি কি করেন আমার পেশা আছে আমি ওই যে পল্লী চিকিৎসক আচ্ছা হ্যাঁ এখন কোন ওষুধ খান হ্যাঁ এখন খাই যে টুপাসিড খাই তারপরে আপনার নদিয়া তারপরে আপনার সোলা যে আপনার সোলাইট ট্যাবলেট আচ্ছা। তারপরে আপনার আচ্ছা। মানে পেডিসলন গ্রুপের গুরু ওষুধ খাই কিন্তু আজ দুদিন অনেক ব্যথা বলে আমি যে কট্টান কট্টান বিষ দুধে খাই হালকা একটু কমিছে ব্যথা আর আপনার ইন্ডোমেটে সার এর আগে অনেক অনেক ওষুধ খাই নিওবিয়ান খাই ভিটামিন বি বিয়ান বি টুয়েলভ বি সিক্স তারপরে আপনার ক্যারল ক্যারল ক্যাল ডি ক্যালসিয়াম ঠিক আছে আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনি আমাদের প্রোগ্রাম শুনেন ইনশাল্লাহ উত্তর দিচ্ছি উনি সম্ভবত কোনো আর্থ্রাইটিসে আক্রান্ত এবং উনি একজন পল্লী চিকিৎসক উনি ওনার মতো করে বিক্ষিপ্ত চিকিৎসা নিচ্ছে আর কি উনি মানে যা আছে আর্থ্রাইটিসের যত ওষুধ আছে সবই উনি খাচ্ছে এবং স্টেরয়েড উনি ওনার মতো করে খাচ্ছেন বলেছেন হ্যাঁ স্টেরয়েড কন্টিনিউ করতেছে তো আসলে ওনাকে এখন এখন একাডেমিক একটা চিকিৎসার প্রয়োজন উনি তো ধরেন ওনার মতো করে যখন যেটা মন চায় যেহেতু উনি পল্লী চিকিৎসক ওষুধ অ্যাভেলেবেল ওনার কাছে উনি ওনার মতো খাচ্ছে আপনাকে এখন যেটা করতে হবে আপনার এই যে বিক্ষিপ্ত চিকিৎসাটা করতেছেন এটা তো আপনি নিজের ক্ষতি করতেছেন আপনাকে ব্লাড টেস্ট করতে হবে রুটিন টেস্ট করে আপনার কিডনি লিভার এগুলো সব দেখতে হবে দেখে দেন আপনাকে সুইটেবল কিছু ঔষধ এবং আপনাকে রিহ্যাব ফিজিও চিকিৎসা নিতে হবে সো আপনাকে একজন বাদ ব্যথা রিহ্যাব ফিজিও চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে পাশাপাশি ব্লাড টেস্ট করে দেন আপনাকে একটা মানে আমি বলবো ঘাটনিক ও মানে বা অথেন্টিক ওয়ে ট্রিটমেন্ট দিতে হবে নিতে হবে আপনাকে আপনি আপনার মতো করে এক এক সময় এক এক ওষুধ খাচ্ছেন দীর্ঘদিন এতে তো আপনার শারীরিক এবং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 হতে পারে কেননা যে দর্শক ফোন করেছিলেন উনিও কিন্তু ইচ্ছামতো স্টেরয়েড খাচ্ছেন বন্ধ করছেন এটা কিন্তু বন্ধ করারও একটা নিয়ম আছে এবং কতদিন ব্যবহার করবে কতদিনের বেশি করা উচিত না এই বিষয়গুলিতে একটু যদি আলোকপাত করেন আপনাকে ধন্যবাদ আসলে স্টেরয়েড একটা হরমোন স্টেরয়েড হরমোন আমাদের লাইফ সেভিংয়ে অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে থাকে স্টেরয়েডের আমাদের প্রয়োজন আছে কিন্তু যদি আমরা কোনো রোগে বা কোনো অসুস্থতা স্টেরয়েড খাই তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া যেন না খাই কারণ এটার একটা স্বল্প মেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া আছে আরেকটা হচ্ছে দীর্ঘমেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়া আছে স্বল্প মেয়াদী পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে কুশিং সিন্ড্রোম হতে পারে বিভিন্ন আপনার ইমার্জেন্সি প্রবলেম দেখা দিতে পারে আর দীর্ঘমেয়াদী সবচেয়ে যে খারাপ দিকটা আমরা পাই সেটা হচ্ছে অস্টোপোরোসিস মানে যে উদ্দেশ্যে খাওয়া হয় ব্যথা বেদনার জন্য সেটা আরও তীব্র হয়ে যেতে পারে ইভেন কি হাড় ভেঙে যেতে পারে একটু পড়ে গেলেই মেরুদণ্ডের হাড় বা হিপ জয়েন্টের হাড় এটা ভেঙে যেতে পারে শরীরে পানি চড়ে আসতে পারে কিডনি বা লিভার অন্যান্য যে সিস্টেমিক অর্গানগুলো আছে এগুলো সব ড্যামেজ হয়ে যেতে পারে হ্যাঁ, এক প্রকারের রুগী ইভেনকি মারাও যেতে পারে সো স্টেরয়েডের দীর্ঘমেয়াদী ব্যবহার থেকে খুবই সাবধান হতে হবে এবং আপনি যেটা বলছেন যে উইড্র করা বা ইউজ করা ডোজ ডোজের কিছু ক্যালকুলেশন আছে সেটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়া খাওয়া উচিত না যেহেতু আমাদের এই রুগী অলরেডি নিজের মতো করে সে স্টোরয়েড খাচ্ছে স্টোরয়েড আসলে যখন খায় রুগী কিন্তু তার অনেক পেইন থাকবে না তার শরীরটা মনে হবে সাইকোলজিক্যালি মানসিকভাবে সে অনেক মনে হবে যে সে শরীরটা পাতলা হয়ে গিয়েছে মানে একটা একটা ওষুধের যতটা উপকার মনে হয় সেটা ঠিক বিপরীতে তার চেয়ে বেশি এটার অপকারিতা সো এই বাত ব্যথা রোগীদের স্টেরয়েডের ব্যবহার আমার মনে হয় কমিয়ে ফেলাই সবচেয়ে বেটার এবং যখন নিতে হবে অবশ্যই সেটা একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত প্রেসক্রিপশন করলে তখন তিনি সেটা নিতে পারবেন এবং তার চেয়ে কিন্তু নন স্টেরয়েডাল যে এনএসএডিএস গুলো আছে এগুলো স্টেরয়েডের চেয়ে বেটার কারণ নন এনএসএডিএস গুলো আপনার আপনার দীর্ঘমেয়াদী হয়তো গ্যাস্ট্রাইটিস বা আলসার এগুলো হতে পারে কিডনি সমস্যা হতে পারে সেটার যে যত না পার্শ্ব প্রতিক্রিয়া তার চেয়ে স্টেরয়েডাল মানে পেইন কিলারের পার্শ্ব প্রতিক্রিয়াটা বেশি অনেক বেশি আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন ফোনটি দিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি রাঙ্গামাটি থেকে হাবিব বলছি জি দর্শক আপনার সমস্যার কথা বলুন আমার মায়ের বয়স পঁয়তাল্লিশ বছর হুম তো ওনার চারবার অপারেশন হয়েছে তিনবার তিনবার ডেলিভারির জন্য একবার জরায়ু টিউমার হুম তো ওনার এখন যখন রেস্ট করে বা ঘুমায় ঘুম থেকে উঠলে ওনার কোমরটা একদম শক্ত হয়ে যায় আর কি তারপর কি কষ্ট করে ঘন্টা দুই ঘন্টা যখন চলাফেরা করে একটু একটু আস্তে আস্তে ওই ধরাটা কমে যায় আবার ব্যথাটা চলে যায় কিন্তু ধরেন ঘন্টা খানেক রেস্ট করলো বা রাতে ঘুমালো সকালে যখন উঠে তখন ব্যথাটা একদম কোমরটা বেশি ব্যথা হয়ে যায় তো উনি এসি ক্লোরোফেনাক আর প্যারাসিটামল জাতীয় যদি ওষুধ খায় প্রতিদিন রাতে তো ব্যথার তীব্রতাটা একটু কম থাকে কিন্তু একদম চলে যায় না আর ওষুধ না খেলে একদম চলাফেরা করতে কষ্ট হয় ঘন্টাখানেক চলাফেরা করলে কষ্ট করে আস্তে আস্তে ব্যথাটা কমে যায় বলেন এখন কি জানতে চাচ্ছেন এখন মানে ব্যথাটা যেন চিকিৎসাটা কি এটা একটু জানতে উনি থাকেন কোথায় উনি গৃহিণী বাসায় থাকে বাসা বুঝছি সেটা কোথায় আপনার বাড়ি কোথায় রোগী থাকে রাঙ্গামাটিতে রাঙ্গামাটি জি আচ্ছা জি ধন্যবাদ আমি আমি বুঝতে পেরেছি ওনার কোমরের স্পন্ডালোসিস বা পিএলআইডি এই জাতীয় সমস্যাটাই ওনার কথা যেটা বোঝা যায় যে দীর্ঘমেয়াদী আক্রান্ত এবং বয়স ফর্টির উপরে তো আমার মনে হয় আপনার ওই ওনাকে নিয়মিত কুসুম গরম সেক দিতে পারেন কোমরে হট ব্যাগ দিয়ে ব্যথানাশক যে কোনো ব্যথানাশক ক্রিম বা মলম লাগাতে পারেন কিছুদিন আপনি ভিটামিন ডি ক্যালসিয়াম এই জাতীয় সাপ্লিমেন্ট ওনাকে দিতে পারেন তো যাই হোক আমার মতে ওনাকে একজন বাত ব্যথা এবং রিহা ফিজিও বিশেষজ্ঞকে দেখানো দরকার দেখে ওনাকে প্রয়োজনে এক্স রে বা এমআরআই করে দেখে দেন থেরাপি দিলে ইনশাল্লাহ আশা করি এই সমস্যাটা চলে যাবে এবং এখনই সময় কারণ আপনার যত বয়স বাড়তে থাকবে ক্ষয় আরও বাড়বে তখন কিন্তু আপনাকে আর ট্রিটমেন্টও কাজ করবে না এবং দ্রুত যত দ্রুত চিকিৎসাটা দেওয়া যাবে তত আপনার রোগীর জন্য মঙ্গল এবং এই সমস্যাটা বাড়বে না আর আর বাসায় যেটা বললাম আমরা ওইভাবে আপনি একটু ট্রাই করেন আর একজন ডাক্তারকে দেখান বিরতির আগে আমরা একটা বিষয় নিয়ে কথা বলছিলাম যে ওজনের ওজনের সাথে যে হাঁটু ব্যথার একটা সম্পর্ক রয়েছে সেই বিষয়টি নিয়ে আবার একটু কথা বলবো যে অবশ্যই ওজন একটা বিশাল সমস্যা আমরা যদি হাঁটু ব্যথা রোগীদেরকে ওজন না কমাই আমরা যতই ট্রিটমেন্ট করি সেটা ইভেন কি আপনি যদি হাঁটু রিপ্লেসও করা হয় মানে অপারেশন করা হয় পাল্টানো হয় তাও অভিসিটির কারণে সেটাও ফেল করতে পারে অনেক সময় সেটা সরে যেতে পারে জোড়াটা ভেঙে যেতে পারে বিভিন্ন আবার আবার প্রবলেম দেখা দিতে পারে সো ওজন একটা বিশাল ফ্যাক্টর এই ক্ষেত্রে আইডিয়াল একটা ওজন দরকার প্রত্যেকটা মানুষের হাইট বয়স অনুযায়ী তার একটা ওজন থাকা দরকার যে ওজনটা যদি বেশি হয় সেটা তাকে অবশ্যই কমাতে হবে এখন কমাতে গেলে সেটা আয়নাদার প্রসিডিউর কিন্তু এই হাঁটু ব্যথা রুগীদেরকে যদি আমরা ওজন না কমাই তাহলে কিন্তু আপনি কনজারভেটিভ যে রিহে ফিজিও চিকিৎসা বলেন বা অপারেটিভ যে চিকিৎসাই দেন না কেন সেটা টোটালি সাকসেস হবে না দুই দিন পরে রুগী আবার সে আগের মতোই হয়ে যাবে তো পাশাপাশি চিকিৎসার পাশাপাশি ওজন কমানো খুবই ইম্পর্টেন্ট এবং ওইদিকে মনোযোগ দিতে হবে আমরা প্রায় এই রুগীরা যারা হাঁটু ব্যথা নিয়ে আসে আমরা প্রায় দেখি যে তাদের মানে হাঁটু ব্যথা রুগীদের ওজনটা বেশি এটা আমরা প্রায় স্টাডিতে দেখা যাচ্ছে তার মানে হচ্ছে যেহেতু ওজন বেশি সেই কারণে তার হাঁটুতে সমস্যাগুলো হয় একজাক্টলি এটাও একটা ফ্যাক্টর আছে আর এখন ভাইস ভার্সা হয় আরেকটা হয় হয়তো ধরেন যেহেতু হাঁটুর সমস্যা ওজন ছিল হাঁটুর সমস্যার কারণে সে হাঁটা চলাফেরা কম হাঁটতে পারে না আচ্ছা। বার্ন হয় না মানে বার্ন করতে পারে না সে সো যেহেতু বার্ন করতে পারে না ওজনও কমাতে পারে না আর খাবার ইনটেক তো চলতেছেই রেগুলার হ্যাঁ। সকাল দুপুর রাত খাবার কম খেলেও তো খাচ্ছে এরকম না যে খাবার বন্ধ রাখতেছে কিন্তু যেহেতু তখন ব্যথার কারণে মুভমেন্টটা কম হয় ওজন আরো বাড়তে থাকে আরো বাড়তে থাকে আমাদের সাথে একজন দর্শক অপেক্ষায় আছেন একটা ফোন নিয়ে নিচ্ছি জি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আমি যশোর থেকে মোহাম্মদ শাহাদুল ইসলাম বলছি জি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন আচ্ছা আমার সমস্যা আমি মূলত দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আচ্ছা, কথা বলুন এরকম আচ্ছা আমার সমস্যাটা আপনার হলো বাম সাইডে আমার মাথায় কোনো মেরুদণ্ডের সমস্যা নেই কিন্তু আমি লেবারে কাজ করতাম ওই নিচে হয়ে বস্তা তুললে মাথায় সিস্টান লাগতো মাঝে মাঝেই লাগতো আমি অনেক ভারী কাজ করতাম তেলের ড্রাম পাঁচ মন ওজন এগুলো উঠো নামানো করতাম তাতে ইনশাল্লাহ আমার কোনো সমস্যা ছিল না কিন্তু মাজাই মাঝে মাঝে টান লাগতো লাগলে একদিন অনেক টান লাগার পরে আমি ডাক্তার পাশে ডাক্তারের সাথে কথা বলার পরে সে আমাকে দুইটা ইঞ্জেকশন দিছিল বেটার ইঞ্জেকশন তা মোটামুটি ভালো ছিলাম কিন্তু ডান পাশেরটা দেওয়ার সময় কিছু বুঝলাম না কিন্তু বাম পাশেরটা দেওয়ার পরে একটু পেন হলো এবার পনেরো বিশ দিন পরে ওখানে কিট কিট কিট কিট করে কামড়াচ্ছিল এই কামড়াতে কামড়াতে এখন আপনার মাজায় কোনো যন্ত্রণা নেই কিন্তু বাম পাশের পাছার যে গোসের ভিতরে ওখানে যে পা তুললে যে হাড্ডিটা দেখা যায় ওইখানে ব্যথা হয় ব্যথা হলে ব্যথাটা মাঝে মাঝে নিচে নামে আর আপনার আমি ডাক্তার দেখাইছি ডাক্তার নজরুল হাড়ের ডাক্তার আমাদের যশোরের তার কাছে আমি রক্ত টেস্ট করছি এক্স রে করছি তাকে দেখাইছি সে বলছে না তোমার হাড়ে কোনো প্রবলেম নেই তোমার শিরার নার্ভসের সমস্যা স্যার আমরা তো তেমন বুঝি না এখন ডাক্তার আমাকে ওষুধ দেশে প্রথম দিন একুশ দিন খাইছি পরে এক মাস খাইছি কিন্তু স্যার ব্যথাটা অনেকটাই কম হয়েছে আনুষঙ্গিক কিন্তু ওই শিরার ব্যথাটা যাচ্ছে না স্যার বসলে ব্যথা করে আর এমনি আনুষঙ্গিক কোনো সমস্যা নেই কিন্তু স্যার ব্যথাটাই মূল মেরুদণ্ড জি আমি বুঝতে বুঝতে পেরেছি ওই পাটা উঁচু করে শুলে আরাম লাগে বালিশের পরে দিলে কি কাজ হয়ে বালিশের পরে দিলে খুব ভালো লাগে কিন্তু ব্যথাটা আগের থেকে অনেক কম স্যার তাহলে আমি কি করতে পারি আপনার কাছে একটু আমার সাজেশন জানা আপনার বয়স কত দিলে আমি আপনার নিয়মিত আপনার আমি দেখি আমি মাঝে মাঝে গরম ছেক দিলে একটু আরাম পাই আপনার বয়স কত আপনি যদি বলতেন আমার সমস্যাটা আমি কি ভাবু বুঝতে পেরেছি আপনার বয়স কত আমার বয়স 46 46 আচ্ছা জি ধন্যবাদ উনি লেবার কাজ করে এবং ওনার যেটা ক্লিয়ার ওনার কিন্তু অনেক ভারী ওজনের আর কি জিনিস বহন করতে হয় বহন করতে হয় প্রথমত আমার সাজেশন আপনি এখন থেকে আর ভারী কাজ করা উচিত হবে না ভারী কাজ বলতে এই যে হেভি লোড আপনি যেটা বলছেন কয়েক মন ওজন উঠান নামান এগুলা বন্ধ করতে হবে কারণ যে বয়সে আপনি করেছেন এখন ফর্টি সিক্স চল্লিশের পরে গিয়ে আপনাকে এই জাতীয় ভারী কাজ করা যাবে না আপনি শুধু হাঁটা চলাফেরার কাজ তদারকির কাজ এগুলো আপনাকে করতে হবে যদি করেন আপনার আরও রিক্স হয়ে যেতে পারে আর আর যে সমস্যাটা আপনি বলছেন যাচ্ছে না আমি ওই ডাক্তার সাহেবের সাথে একমত এটা রোগের সমস্যা বা নার্ভের প্রবলেম তো সেই ক্ষেত্রে আপনাকে এমআরআই করে দেখতে হবে এমআরআই পরবর্তীতে সিদ্ধান্তে যেতে হবে তো আমরা সাধারণত রিহ্যাব বিভিন্ন ফিজিও চিকিৎসা যদি করতে পারি ঠিকমতো তাহলে সমস্যাগুলো চলে যায় তো সেই ক্ষেত্রে আপনি এমআরআই করে করলেই সবচেয়ে ভালো আর আপাতত আপনি আমার ইউটিউব এবং ফেসবুকে গিয়ে কোমর ব্যথার মেরুদণ্ড ব্যথার বিভিন্ন ব্যায়াম দিয়েছি ওগুলা দেখে দেখে একটু করেন কষ্ট করে দেখেন দশ পনেরো দিন কোনো ইম্প্রুভ হয় কি না যদি হয়ে যায় ভালো না হলে হয়তো আপনাকে বাদ ব্যথা রিহা ফিজিও চিকিৎসককে দেখাতে হবে আমরা কথা বলছিলাম ওজন নিয়ে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে ওজন তো আমাদের অ্যাঙ্কেল জয়েন্ট যেটা আমাদের গোড়ালি আমরা বলি আর কি অ্যাঙ্কেল এটাও কিন্তু বহন করে এবং পায়ের পাতা সেখানেও কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা এই প্রসঙ্গে যদি ওটাও আমরা একটু জেনে নেই অবশ্যই হাঁটু ব্যথার সাথে যে শুধু হাঁটু ব্যথা নিয়ে আসবে আমাদের কাছে তা না তার সাথে অ্যাঙ্কেলে পেইন আসতে পারে এটা এক পাশে হতে পারে হয়তো ডান হাঁটু ডান অ্যাঙ্কেল অথবা বাম বাম অ্যাঙ্কেল ডান হাঁটু এভাবেও আসতে পারে দুই দিকে আচ্ছা। কারণ এটা প্রেশারটা কোথায় গিয়ে বেশি পড়ছে এবং কোথায় ভালনারেবল অবস্থা আছে মানে উইক পয়েন্ট আছে ওই অনুযায়ী আপনার ডিজিজটা প্রগ্রেস করে এবং জুতার একটা ব্যাপার আছে অনেক সময় দুইটা জুতেই যে সমান ইকুয়াল তৈরি হয় তা কিন্তু না বা ব্যবহার বা পায়ের পাতার ঘটনগত ব্যবহার তখন দেখা যায় যে কারো হাঁটুর ব্যথার সাথে অ্যাঙ্কেলেও আপনার প্লান্টার ফ্যাসাইটিস হতে পারে বা হিল ক্যালকেনিয়াল স্পার হতে পারে ইভেন কি অ্যাঙ্কেলে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে বা গোড়ালির অন্যান্য জায়গায় বিভিন্ন বার্সাইটিস হ্যাঁ টেন্ডিনাইটিস এগুলো দেখা দিতে পারে তো এই জন্য <clears throat> ওজনটা একটা বিশাল ইম্পর্টেন্ট হাঁটু ব্যথা রুগীদের ক্ষেত্রে ওজন যদি আমরা কমিয়ে ফেলতে পারি তাহলে যেমন হাঁটুর উপকারে আসবে তেমনি হচ্ছে ওনার অ্যাঙ্কেল বা পায়ের পাতার যে কোনো সমস্যা থেকে সে আগে থেকে ভালো থাকতে পারবে আর হাঁটুতে সাধারণত হাঁটু ব্যথা নিয়ে যারা আসে তাদেরকে সাধারণত কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করার দরকার হয়ে পড়ে ধন্যবাদ আপনাকে আসলে একটা রোগীর বয়স সে কি করে এগুলো আমরা অ্যাসেস করতে হয় প্রত্যেকটা তার হিস্ট্রি একটা ইম্পর্টেন্ট অনেক সময় পোস্ট ট্রমাটিক হাঁটুর সমস্যা নিয়ে আসে যে হিস্ট্রি অফ আঘাত পেয়েছিল বা ফুটবল খেলতে গিয়ে হাঁটুর একটা অপারেশন হয়েছিল বা কিছুদিন রেস্টে থাকতে হয়েছে এই জাতীয় স্ত্রী রুগী দিতে পারে আমাদেরকে এগুলো আমাদের আমলে নিতে হয় তারপরে হচ্ছে আমরা অনেক সময় কি বিভিন্ন আর্থ্রাইটিস যেমন রিমাটয়েড আর্থ্রাইটিস ধরেন অন্যান্য অ্যানকালোজিং বা বিভিন্ন আর্থ্রাইটিস অটিউমিন ডিসঅর্ডার থেকেও কিন্তু জয়েন্ট হাঁটুতেও প্রবলেম দেখা দিতে পারে ইভেন কি টিবি রোগ থেকে হতে পারে টিউবারকুলার আর্থ্রাইটিস তারপরে বিভিন্ন বার্সাইটিস থেকে হতে পারে ভাইরাল ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও কিন্তু হাঁটুতে প্রবলেম দেখা দিতে পারে তো সেই ক্ষেত্রে আমাদের ব্লাডের টেস্ট প্রয়োজন হতে পারে পাশাপাশি এক্সরে একটা কমন টেস্ট হাঁটুর জন্য এই টুলসটা খুবই ভালো এবং সহজ মানে অনেকে হাঁটুর আমার কাছে নিয়ে আসে এমআরআই নিয়ে আসে প্রায় বলে স্যার আপনি তো ওকে বলে এমআরআই এর কথা বলেন এমআরআইটা আসলে আমরা স্পেশালি মেরুদণ্ড বা ব্রেনের ক্ষেত্রে আমরা হয়তো বেশি আমরা এই বিষয়টি নিয়েও কথা বলবো যে কোন ক্ষেত্রে আমাদের এক্সরে করতে হবে অনেক সময় কিন্তু মেরুদণ্ডের ক্ষেত্রেও মেরুদণ্ডে ব্যথা যারা নিয়ে আসে তাদের কখনো কখনো এক্সরে করতে দিতে হয় কখনো এমআরআই করার প্রয়োজন হয়ে পড়ে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো একটা বিরতির সময় হয়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন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 হচ্ছে সে যদি আগেই টেস্টটা করে নিয়ে আসে ডাক্তার সাহেবের হয়তো আসলে দেখলো যে না এই টেস্টটার কোনো দরকার নেই তখন তার একটা আর্থিকভাবে তার একটা ক্ষতিগ্রস্ত বা অনেক সময় যেমন এক্স রে এক্স রের কিছু কিছুটা রেডিয়েশন হেজার্ড আছে সেটাও তার ক্ষতিগ্রস্ত হতে পারে তো এটা করা উচিত না কারণ ডাক্তার তার মতো করে তাকে ইনভেস্টিগেশন টুলস দিয়ে থাকে তার প্রয়োজন নয় কারণ রোগীর অ্যাসেসমেন্ট করার জন্য বিশেষজ্ঞ তার মতো করে করে তার অ্যাসেস করতে হয় যে তার এই রুগীর ক্ষেত্রে সে কি এক্স রে দিবে না এমআরআই দিবে নাকি ব্লাড টেস্ট দিবে বা কোনটা কোনটা দিবে তাকে সিদ্ধান্ত নিতে হয় তো সাধারণত আমরা যেমন হাঁটুর ক্ষেত্রে আমি আমি পার্সোনালি এমআরআই অত একটা করতে চাই না বা সাজেস্ট আমি করি না রুগীদেরকে হাঁটুর ক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস হচ্ছে আমাদের এক্স রে এবং কিছু ব্লাড টেস্ট এবং যদি সেটা হিস্ট্রি থাকে কোনো আঘাতের তাহলে হয়তো আমরা এক্স রে করলেই বুঝতে পারি ইভেন কি আমরা পালপেশন করে অবজারভেশন এবং আমরা মানে হাতের মাধ্যমেই যখন আমরা রুগীর হাঁটুটা অ্যাসেস করি তখন বুঝতে পারি যে কোনো প্রবলেম আছে কিনা যদি সেটাকে কনফার্ম করার জন্য কিছু ব্লাড টেস্টের প্রয়োজন হতে পারে কিন্তু ওই এমআরআই হাঁটুর ক্ষেত্রে র্যান্ডম করে নিয়ে আসা শুধু শুধু আমি মনে করি অযথা টাকা নষ্ট করে আর কি কিছু ক্ষেত্রে ধরেন যেমন মেরুদণ্ডের সমস্যার ক্ষেত্রে অনেক সময় দীর্ঘমেয়াদী যদি তার প্রবলেম থাকে মনে হয় পিএলআইডি হতে পারে বা মনে হচ্ছে টিবি হতে পারে বা এই জাতীয় কোনো প্যাথোলজি আমাদের যখন মনে হয় যে হতে পারে তখন আমরা হয়তো এমআরআই করে করে দেখতে চাই বা কিছু বা মাথার ক্ষেত্রেও সেম যে স্ট্রোকজনিত যখন কোনো সমস্যা দেখা দেয় মনে হলো যে প্যারালাইসিস বা পক্ষাঘাতগ্রস্ত ব্রেন ইঞ্জুরি বা এই জাতীয় ক্ষেত্রে আমরা এমআরআই এর চিন্তা ভাবনা করতে পারি কিন্তু শুধু শুধু এমআরআই করে নিয়ে আসাটা আসলে ঠিক হবে না এক্ষেত্রে রুগীদের সচেতন হতে হবে এবং ডাক্তার সাহেব তার মতো করে অ্যাসেস করতে হয় মানে প্রত্যেকটা জিনিসের কি আপনার ওই ওই ফাইন্ডিংসটা তাকে করতে গেলে এমনও হতে পারে ধরেন কিছু ব্লাড টেস্ট রুগী হতো তার চেস্টের প্রবলেমের জন্য করে আসছে লাংসের প্রবলেম ছিল বা করোনার সমস্যা ছিল বা অন্য কোনো ডেঙ্গু জ্বরের সমস্যা ছিল হতেই পারে এগুলা তার কাছে ইনভেস্টিগেশন ছিল আবার এখন তার নতুন করে সমস্যা হচ্ছে হাঁটু ব্যথা তো তখন রোগী ওই রিপোর্টগুলো নিয়ে আসে আমাদের কাছে যে ওগুলা দেখে হাঁটু ব্যাটাটা অ্যাসেস করতে হবে করার জন্য রোগীর ধারণা যে আমি তো ব্লাড টেস্ট করেছি কিন্তু সে অন্য একটা ডিজিজের জন্য করছে ওই ক্ষেত্রে ডাক্তার সাহেব ওই ডিজিজের প্যারামিটারগুলো দেখার জন্য ওই টেস্টগুলো দিয়েছে আমরা এই বিষয়টা নিয়ে আরো কথা বলবো একজন দর্শক সংযুক্ত হয়েছেন বিচ্ছিন্ন হয়ে যেতে পারে এই জন্য আমি আচ্ছা। ফোনটি নিয়ে নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন আমি আমার নাম স্বপন কুমার দেব আমি নেত্রকোনা থেকে জি আমরা সবাই শুনতে পাচ্ছি আপনার সমস্যার কথা বলুন জি স্বপন সাহেব আমরা শুনতে পাচ্ছি বলেন আপনার সমস্যা বলেন দীর্ঘদিন আমার এই কোমরের নিচে কোমরের নিচে যে একটা ওই কোমরের ব্যথা হুম ওই ওইটা চলা করলে ব্যথাটা বাড়ে কিন্তু শুয়ে থাকলে বসে থাকলে ব্যথা কমে যায় ওই ব্যথা পায়ের দিকে যায় না পায়ের দিকে পায়ের দিকে যায় না বয়স কত আপনার আমার বয়স উনষাট বছর আমি দীর্ঘদিন ডাক্তার দেখাইছি লাস্টে ডাক্তার দেখাইছি পপুলারে কনককান্তি বলবো হুম উনি স্যারকে দেখানোর পরে বললো যে আপনার তো এমআরআই করতে হবে হুম ওই আমার করার পরে উনি বলল যে আপনি চাপ পরে চাপের ব্যথাটা কারণে হয় উনি আমাকে তখন আবার ময়মনসিং এক ডাক্তারকে দেখায় অর্থোপেডিক ডাক্তার ওনাকে দেখানোর পরে বলল যে আপনার তো মেরুদণ্ডে রোগের সমস্যা ওইটার জন্য ব্যথা যেহেতু আপনার কোমরের নিচে ব্যথা আপনাকে এই ওইটা অপারেশন করলে ভালো হবে না আপনি একজন ফিজিও মেডিসিনে ডাক্তার দেখান পরে আমি একজন পিজিও মেডিসিনে ডাক্তার দেখানোর পরে উনি আমাকে ওই টানা দিছিল আর পাঁচটা ব্যায়াম দিছিল আমি মানে ক্লিনিকে তাই সাত আটটা দিন দেওয়ার পরে আমি ভালো পরে আবার বাড়িতে আসা পরে আমি এখন পর্যন্ত কন্টিনিউ আড়াই মাস পর্যন্ত লাভ নাই আপনাকে দীর্ঘমেয়াদী থেরাপি চিকিৎসা করতে হবে এবং বিভিন্ন এক্সারসাইজ আমার ইউটিউব ফেসবুকে দেওয়া আছে ওই এক্সারসাইজগুলো আপনাকে করতে হবে এতে আপনি ইনশাল্লাহ ভালো থাকবেন এবং এটা ইম্প্রুভ হয়ে যাবে আপনি এটা অপারেশন করার প্রয়োজন মনে হচ্ছে না আপনি থেরাপি চিকিৎসকের স্মরণাপন্ন হন আমরা কথা বলছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের কখন কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হয় বিশেষ করে এমনটা খুব করাটা জরুরি যে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট এবং সেটার সাথে কো রিলেট করা এবং কোন ক্ষেত্রে কার কি পরীক্ষা নিরীক্ষার দরকার সেটা তো একজন চিকিৎসকই বুঝবেন এক্স্যাক্টলি আসলে প্রতিটা রোগ আলাদা আলাদা এবং প্রতিটা রোগের ডায়াগনোস্টিক্স টুলস আলাদা অনেক সময় আগের অন্য কোনো রোগের কোনো টেস্ট নতুন রোগের ক্ষেত্রে প্রযোজ্য হয় না বা হওয়ার সুযোগ নেই যদি কোনো রুগী সেটা ট্রাই করে যে ডাক্তারকে হয়তো চিন্তা করে টাকা পয়সার ব্যাপার থাকে সেটা another issue economical issue another কিন্তু আপনি অথেন্টিক্যালি যদি চিন্তা করেন এবং মেডিকেল ইথিক্স চিন্তা করেন তাহলে আপনাকে আপনার ডাক্তার সাহেব যেই যেই টেস্টগুলো দেবে তাই আপনাকে সেটা যদি উনি বলে নতুন করে করতে হবে নতুন করেই করতে হবে না হলে সে ফাইন্ডিংসটা আসবে না জিজ্ঞাসা করে যে এটা তো আমার এক বছর আগে করা আছে আবার কেন করতে হবে হ্যাঁ এটা মানুষের আমি মনে করি যেহেতু যারা রুগী তারা কিন্তু সবাই তো আর মেডিকেল সায়েন্সের লোক না আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো যেহেতু একজন দর্শক ইতিমধ্যে সংযুক্ত হয়ে গেছেন ফোন আচ্ছা। দিচ্ছি তাতে যখন আমি হাঁটুর থাকি তখন কট কট সাউন্ড হয় আগে প্রথম প্রথম সাউন্ডটা কম ছিল এখন সাউন্ডটা একটু বেশি হয় হুম দেখি খারাপ ক্ষেত্র কিনা মানে ব্যায়াম তো আমি ঠিক মতোই করি করার পরে যখন আমি হাঁটুটা ভাঙ্গি ভাঙ্গিয়া ব্যায়াম করা অবস্থায় বালি ই করে যখন ভাঙ্গি ঠাস ঠাস ঠাস ঠাস রশি বান দিলে যেরকম কটকট সাউন্ড হয় ওই সাউন্ড হচ্ছে জি মানে ধন্যবাদ আমি বুঝতে পেরেছি আপনার আপনার কথা আমি বুঝতে পেরেছি এটা পোস্ট অপারেটিভ পোস্ট ট্রমাটিক হাঁটুতে এই জাতীয় সমস্যা হয় এবং দীর্ঘমেয়াদী আস্তে আস্তে চলতে চলতে হাঁটু কিন্তু আর্থ্রাইটিস ডেভেলপ করবে এটি স্বাভাবিক আমি বারবার বলি যে কোনো পোস্ট ট্রমাটিক পোস্ট অপারেটিভ জয়েন্টে অবশ্যই আর্থ্রাইটিস ডেভেলপ করবে মানে এটার কোনো বিকল্প কোনো রাস্তা নাই সো আমরা আগের থেকে যদি প্রিভেনশন করতে পারি রিহ্যাব করতে পারি তাহলে এটা মিনিমাইজ করা সম্ভব এবং অনেক ক্ষেত্রেই রেজাল্ট আসবে তো আপনার এটা এখন আপনাকে এখন থেকেই বিভিন্ন এক্সারসাইজ কন্টিনিউ করতে হবে হাঁটুর যেটা আপনি করছে করতেছেন যে টাওয়াল পেঁচিয়ে চাপ দেওয়া তারপরে হাঁটু সাইক্লিং করা যেমন স্ট্রেটিক সাইক্লিং এগুলো করতে পারেন তারপরে হিসাব স্ট্রেন্দেনিং এক্সারসাইজ করতে হবে নিউরোডাইনামিক এক্সারসাইজ করতে হবে পাশাপাশি আপনার vitamin D calcium mineral test করে দেখতে হবে এগুলা লেভেল কি অবস্থা আছে এগুলা যদি ঘাটতি থাকে ওগুলা খেতে হবে এবং অনেক ক্ষেত্রে আর্থ্রাইটিস প্রিভেনশন করার জন্য আমরা কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি বিভিন্ন যেমন এমএসএম গ্লুকোসামাইন কন্ডোটিন সালফেট তো এটা একজন চিকিৎসকের পরামর্শে আপনাকে কিছুদিন খেতে হবে এইভাবে আপনি যদি একটু করেন ইনশাল্লাহ এই সমস্যাটা আওয়াজ যেটা বলছেন কটকট বা প্রবলেম বা ভবিষ্যতে যেন হাঁটুটা আরও খারাপ না হয় সেটা ইনশাল্লাহ মিনিমাইজ করা সম্ভব আর আরেকটি বিষয় হচ্ছে যে পুনর্বাসনের কথা আপনি বলে থাকেন প্রায় যে পুনর্বাসন করা উচিত এবং পুনর্বাসনটা কিভাবে করতে হয় এবং কাদের জন্য এটা করতে হয় সেটা যদি একটু বলতাম ধন্যবাদ আপনাকে আসলে হাঁটু ব্যথা বলেন বা যে কোনো বাত ব্যথার ক্ষেত্রে রিহ্যাবিলিটেশন এখন মেইন ট্রিটমেন্ট আসলে মূলত কারণ পুনর্বাসন যদি আমরা রিহ্যাব না করতে পারি তাহলে জীবনের কোনো মূল্য নেই কারণ আপনার এই যে রুগী যেমন অপারেশন করেছে হাঁটু সার্জারি হয়তো এসিএল বা পিসিএল ইঞ্জুরি ছিল বা মিনিসকাস এসিএল বলেছিলেন এসিএল বলেছিলেন ওকে তো এসিএল এর পরে এখন তাকে যদি আপনি রিহ্যাব না করেন তাহলে এই যে এখন উনি কটকট কদিন পরে আরো কটকট বড় এই যে শব্দটা হচ্ছে এটা কেন হয় এটা এটা পোস্ট ট্রমাটিক ওখানে কাটিলে জিরোশন হচ্ছে আচ্ছা। এবং পোস্ট ট্রমাটিক যেহেতু একটা রিপেয়ার হয়েছে ওখানে তার স্ট্রাকচার এখনো ঠিক হয়ে আসে নাই সো এই জন্য রিহ্যাবিলিটেশন করতে হবে তাকে রিহ্যাব আচ্ছা। যখন করবে তখন সে স্ট্রাকচারালি সে তার এগুলো অ্যানাটমিক্যালি আস্তে আস্তে ইম্প্রুভ হয়ে আসবে এবং বেটার একটা লাইফ সে তখন দেখবে যে আগের মতো চলে আসছে তার ইঞ্জুরির আগে যে পরিস্থিতি ভালো ছিল ওই অবস্থা চলে আসবে এবং যে কোনো ট্রমাটিক বা আথরাইটিক বা পোস্ট ট্রমাটিক রুগীদের শুধু যে জোড়ার প্রবলেম হবে তা না তার সারাউন্ডিংস লিগামেন্ট তার মাসেলস তার অ্যালাইনমেন্ট তার বায়োমেকানিক্স এগুলো প্রবলেম দেখা দেয় সো এগুলাকেও আপনাকে রিহ্যাব ছাড়া কোনোভাবেই কারেকশন করা সম্ভব না সো রিহ্যাবিলিটেশন আপনাকে করতেই হবে মানে আপনি যদি একটা কোয়ালিটিফুল লাইফ লিড করতে চান ভালো লাইফ ব্যথামুক্ত এবং অ্যাক্টিভ লাইফ লিড করতে চান আপনি যদি আবার দৌড় দিতে চান আবার হাঁটতে চান আবার যদি আপনার স্বাভাবিক জীবনযাপন করতে চান তাহলে আপনাকে রিহ্যাবিলিটেশন করতে হবে এর বিকল্প কোনো কারণ মানে কোনো ওয়ে নেই রিহাবের মধ্যে কিছু রিহাব আমরা হয়তো সেন্টার বেসড করি মানে হাসপাতাল বেসড হাসপাতালে করতে হবে হয় থেকে বা এসে গিয়ে আর কিছু রিহ্যাব আমরা রোগীকে শিখিয়ে দিই সে শিখে নিয়ে বাসায় সেটা কন্টিনিউ বাসায় করবে কারণ দীর্ঘমেয়াদী কিছু রিহ্যাবিলিটেশন প্রয়োজন হয় সেটা আমরা স্পেসিফিক টু ভেরি করবে ধরেন একজনের কোমরের ক্ষেত্রে যেই রিহ্যাবিলিটেশন থেরাপি হবে সেটা হাঁটুর ক্ষেত্রে হবে না ভিন্ন বা মিস্টার আবদুল্লার ক্ষেত্রে যা হবে মিস্টার করিমের ক্ষেত্রে সেটা হবে না ডিফারেন্ট করবে সো এইটা প্রত্যেকটা রুগী একজন স্পেশালিস্ট তার মতো করে রিহ্যাব প্রোগ্রামটা সেট করে সেটা হোম বেসড হবে এবং হসপিটাল বেসড হবে দেন রুগী দেখা যাবে যে আস্তে আস্তে সে ইম্প্রুভ হয়ে আসতেছে যে সে এক পর্যায়ে তার এই রোগ ছিল ভুলেই যাবে যে এক সময় তার এই সমস্যাটা ছিল সে তো আর মনেই করতে পারবে না যে আগে ছিল কোনো এক আচ্ছা, সময় মানে এতটাই ইম্প্রুভ করার পসিবিলিটি রয়েছে এটা আসলে মানে আমাদের সবার জন্য জানাটা খুব জরুরি যে পুনর্বাসন করে একেবারে স্বাভাবিক জীবনেও ফিরে আসা সম্ভব অবশ্যই কারণ আপনার প্রত্যেকটা জিনিসেরই আপনার যেমন ডিজিজ বা প্রসেস আছে তদ্রুপ সেটা রিমিডিরও সেটাও আছে এবং আমরা এখন তো অনেক উন্নত মানের চিকিৎসা পাচ্ছি সুতরাং এতটা ভয় পাবার কিছু নেই আমরা আজকে অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এসএটিভির টিভির পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ এসএটিভির দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক ব্যথা নিরাময়ে কোনো অপচিকিৎসা নয় চাই বিজ্ঞান ভিত্তিক আধুনিক সুচিকিৎসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ